নমস্কার ভিউয়ার্স জব ইন বেঙ্গল চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে সমস্ত রকম চাকরির আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন আজকে যে প্রতিবেদন সেটি হচ্ছে মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে সরকারি প্রশিক্ষণ ও চাকরি এক মাসের কোর্স করলেই চাকরি পাবেন সরকারি তরফে মাধ্যমিক পাস অথবা তার থেকে বেশি যারা পড়াশোনা করেছেন তাদের গভর্নমেন্টের তরফ থেকে প্রশিক্ষণ দিয়ে চাকরি দেওয়া হচ্ছে সেই নিয়েই আজকের এই প্রতিবেদন আপনারা সঙ্গে থাকুন মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য চলে এলো নতুন করে বিশাল বড় একটি চাকরির সুখবর এবার পশ্চিমবঙ্গেই সরাসরি প্রশিক্ষণ দিয়ে মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের চাকরির ব্যবস্থা করা হয়েছে এখানে শুধুমাত্র এক মাসের কোর্স করানো হবে এবং কোর্স শেষে সরকারি চাকরিতে যোগ দিতে পারবেন যারা যারা মাধ্যমিক পাস করে সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য অবশ্যই এটি বিশাল বড় একটি চাকরির সুখবর এখানে সকলেই আবেদন করতে পারবেন যে সমস্ত চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাস করে এখানে সরাসরি এক মাসের কোর্স করে সরকারি চাকরি করতে চান তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নেবেন নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা যদি উচ্চশিক্ষিত হন তাহলেও এখানে আবেদন করতে পারবেন বয়স যারা এখানে আবেদন করতে চান তাদের সর্বনিম্ন বয়স অবশ্যই আঠারো বছরের বেশি হতে হবে আঠারো বছরের বেশি হলে সমস্ত ধরনের চাকরি প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন পদের নাম এখানে যে পদের জন্য কোর্স করানো হবে সেই পদটির নাম হলো ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন প্রকল্প আবেদন পদ্ধতি এখানে আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক এই যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন এছাড়াও আবেদন পদ্ধতি ভালোভাবে আলোচনা করে দিচ্ছি আমি এক নম্বর প্রথমে চাকরি প্রার্থী অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটের ওই লিঙ্কটিতে গিয়ে আবেদন জানাতে হবে এরপর চাকরি প্রার্থীরা ওই ওয়েবসাইটটি প্রবেশ প্রবেশের পরে ই সার্ভিস নামে একটি অপশান দেখতে পাবেন এই অপশানে ক্লিক করতে হবে এরপর আপনাকে ক্লিক করতে হবে ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশান স্কিম অপশানে এরপর অ্যাপ্লাই অপশানে ক্লিক করে রেজিস্টার করতে হবে এবং অবশেষে ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে হবে অনলাইনে আবেদনের সময় যাবতীয় তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দিতে হবে কোর্সের সময়সীমা এখানে চাকরি প্রার্থীদের চার সপ্তাহের অর্থাৎ এক মাসের কোর্স করানো হবে কোর্স শেষে চাকরি প্রার্থীদের সার্টিফিকেট প্রদান করানো হবে যার মাধ্যমে চাকরি প্রার্থীরা সরাসরি কাজে নিযুক্ত হতে পারবেন কোর্সের মূল্য এখানে যারা আবেদন করবেন এবং যারা নির্বাচন হবেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে কোর্সটি করানো হবে এখানে কোর্সের কোনো রকম টাকা পয়সা দিতে হবে না কোথায় এই কোর্সটি করানো হবে কোথায় এই কোর্সটি করানো হবে এই ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশান প্রকল্প কোর্সটি করানো হবে বর্ধমান বিশ্ববিদ্যালয় পর্যটন বিভাগে এখানে বর্ধমান বিশ্ববিদ্যালয় পর্যাপ্তন বিভাগের অধ্যাপকরাই এই কোর্সটি প্রশিক্ষণ দেবেন কোর্সটি করার পরে কিভাবে চাকরি পাবেন এই কোর্সটি করার পরে সরাসরি সরকারি ট্যুরিস্ট গাইড হতে পারেন আপনি এছাড়াও আপনি এই কোর্সটি করার পরে সেলফ এমপ্লয়ি হতে পারেন অর্থাৎ নিজে নিজেই ট্যুরিস্ট গাইড হতে পারেন এবং যদি আপনি চান কোনো সংস্থা বা এজেন্সির সঙ্গে যুক্ত হবেন তাহলে আপনি যে কোনো সংস্থার সঙ্গে যুক্ত হয়ে ট্যুর গাইডের কাজ করতে পারেন এছাড়াও আপনি এই কোর্সটিতে কোর্সটি করলে পরিবহন দপ্তরে চাকরি করার সুযোগ পাবেন ইতিমধ্যেই জানানো হয়েছে পূর্ববর্তীকালে যারা এই কোর্সটি করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগই প্লেসমেন্ট হয়ে গিয়েছে অর্থাৎ চাকরি পেয়ে গিয়েছে এবং আবারও নতুন করে পুজোর পরে এই কোর্সটি প্রশিক্ষণ প্রক্রিয়া চালু করা হবে এবং যারা এখান থেকে প্রশিক্ষণ নেবেন তাদের বেশিরভাগই চাকরি পেয়ে যাবেন এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে খোঁজ খবর ভালো করে নেবেন খবরের সূত্র news eighteen Bangla news portal থেকে এটি সংগৃহীত করা হয়েছে ট্যুরিস্ট গাইডের এই যে লিঙ্কটি এটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকেও কালেক্ট করে নিতে পারেন আজকের প্রতিবেদন এতটাই ধন্যবাদ